হ্যালো পাইলাভার্স আশা করছি সবাই ভালো আছেন আজকে কিছুক্ষণ আগেই পায়ের কেওয়াইসি স্লটটা পেলাম এবং কেওয়াইসি যে ইনফরমেশনগুলো ইনফরমেশনগুলো সাবমিট করার পরেই চলে আসলাম আপনাদেরকে খবরটা জানাতে এবং পার্ট টু পার্ট কিভাবে আপনারা যখন স্লটটা পাবেন কেওয়াইসি ফিল আপ করবেন কীভাবে করলে আপনাদের কোনো ভুল হবে না সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কথা বলতে চলে আসলাম আশা করছি আজকের ভিডিওটা যারা পাই লাভার্স আছেন অর্থাৎ যারা পাই মাইনিং করছেন আপনাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আমি আজকে পায়ের যে কেওয়াইসি স্লটটা পেয়েছি এটা এর এইটাই মানে দাঁড়ায় যে আপনারাও হয়তো খুব তাড়াতাড়ি পাইয়ে কেওয়াইসি স্লটটা পেয়ে যাবেন এবং কেওয়াইসির জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হবে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন আর ভিডিওর শেষে আপনাদের জন্য একটা টুইস্ট আছে এই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটা স্কিপ করবেন না এবং যারা এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তারা এই ধরনের ভিডিও যদি পেতে চান আমাদের কাছ থেকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অলে প্রেস করে দিবেন যাতে ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় এছাড়াও আপনারা আপনাদের কাছে একটা বিশেষ অনুরোধ থাকবে একটা ভিডিও অনেক কষ্ট করে বানাই এডিট করি তারপর আপনাদের জন্য পাবলিশ করি ভিডিওতে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে দিবেন যদি সম্ভব হয় এটাতে খুব একটা কষ্টের দরকার হয় না এবং কোনো খরচও নেই তাই যদি সম্ভব হয় একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করে দিবেন আর সেই সাথে সাথে আপনারা চাইলে আমাদের টেলিগ্রাম গ্রুপ টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকতে পারেন টুইটারে আমাকে ফলো করতে পারেন এবং ফেসবুকে আমাদের একটা সাপোর্ট গ্রুপ আছে সেখানেও আপনারা যুক্ত হয়ে থাকতে পারেন এই সব কিছুর লিঙ্ক আপনারা আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আপনারা স্ক্রিনে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার কেওয়াইসি যে ইনফরমেশনগুলো ছিল সেগুলো সাবমিট করার পরে এইরকম প্রসেসিং সিগন্যাল আসছে আপনাদেরও এটা আসবে তবে এই প্রসেস পর্যন্ত যাওয়ার আগে আমরা একটু প্রথম থেকে দেখব আমি স্ক্রিনশট নিয়ে রেখেছি প্রত্যেকটা স্টেপের আমি সেগুলো আপনাদেরকে একটু দেখাবো এবং বলে দিব যে কোথায় কিভাবে কি তথ্য বসাবেন এবং কিভাবে সেটা সাবমিট করবেন তো চলুন স্ক্রিনশটগুলোতে চলে যাই প্রথমে আপনি যখন কেওয়াইসির স্লটটা পাবেন অর্থাৎ কেওয়াইসির জন্য আপনি যখন এলিজিবল হবেন তখন আপনার পাই যে মাইনিং অ্যাপস রয়েছে সেটার মধ্যে আপনারা নোটিফিকেশান দেখতে পারবেন একটা পপ আপ দেখতে পাবেন যেখানে আপনাকে বলা হবে যে আপনি কেওয়াইসির জন্য সিলেক্টেড হয়েছেন এবং আপনি কেওয়াইসি স্টার্ট করুন সেখানে নিচে একটা স্টার্ট বাটন পাবেন সেটাতে ক্লিক করবেন অর্থাৎ পাই যে অ্যাপস আছে সেটার মধ্যে নয় সেখান থেকে আপনাকে বলা হবে যে আপনাকে পাইয়ের যে ব্রাউজারটা রয়েছে আমি আমার গত একটা ভিডিওতে বলেছিলাম ব্রাউজারটা ডাউন ডাউনলোড করে রাখার জন্য যদি না করে থাকেন এখনই ডাউনলোড করে ব্রাউজারে রেজিস্ট্রেশন করে নিন সেখান থেকে আপনি চলে যাবেন পাইয়ের ব্রাউজারের মধ্যে আপনি পেয়ে যাবেন কেওয়াইসি অপশন একেবারে নিচের দিকে কেওয়াইসি অপশনে ক্লিক করলে আপনাকে আপনি স্টার্ট বাটন পাবেন এবং সেখানে যখন আপনি ক্লিক করবেন কেওয়াইসির জন্য তখন প্রথমে আপনি স্ক্রিনে এখন যে পেজটা দেখতে পাচ্ছেন ঠিক এরকম একটা পেজ দেখতে পাবেন এখান থেকে আপনি আপনার কান্ট্রিটা সিলেক্ট করবেন কান্ট্রি সিলেক্ট করার জন্য আপনাকে প্রথমে এই জায়গাটাতে ক্লিক করতে হবে এই জায়গাটাতে ক্লিক করলে ঠিক এই রকম এখানে যেমন দেখতে পাচ্ছেন এই রকম দেশের একটা লিস্ট দেখাবে এখান থেকে স্ক্রল করে করে আপনি আপনার দেশ যেটা সেটা সিলেক্ট করে দিবেন সেটার উপরে ক্লিক করলে এই জায়গাটাতে আপনার দেশটা চলে আসবে এটা দেওয়ার পরে নিচের দিকে আপনি এখানে নিচের দিকে আপনি পেয়ে যাবেন নেক্সট বাটন যেটা আমার স্ক্রিনশটে আসেনি সে নেক্সট বাটনে ক্লিক করলে আপনি পরবর্তী পেজে চলে যাবেন পরবর্তী পেজ ঠিক এই রকম এখন যেটা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আমার উপরে বাংলাদেশ সিলেক্ট হয়ে আছে কারণ এটা আমি এর আগের পেজে সিলেক্ট করেছি এখান থেকে আপনি কি টাইপ আইডি দিয়ে ভেরিফিকেশন করতে চান আমার দেশের জন্য তিনটা আইডি এলিজিবল আছে একটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স ন্যাশনাল আইডি এবং পাসপোর্ট আমি এখান থেকে ন্যাশনাল আইডিটা সিলেক্ট করেছি আপনি আপনার সুবিধা মতো আপনার যে ডকুমেন্টসটা দিয়ে আপনি কেওয়াইসি করতে চান চান সেটা সিলেক্ট করে দিবেন তবে খেয়াল রাখবেন যে আপনার সেই ডকুমেন্টসটা আপনার হাতের কাছে থাকতে হবে আর ফাঁকে আরেকটা কথা বলে নিই সেটা হচ্ছে যে আপনি যখন কেওয়াইসি স্লটটা পেলেন এটা খুবই ইম্পর্টেন্ট ঠিক তার পনেরো মিনিটের মধ্যে কিন্তু আপনাকে অ্যাপ্লাই করা শুরু করতে হবে না হলে কিন্তু আপনার স্লটটা পনেরো মিনিট পরে আপনি যদি পনেরো মিনিটের পরে পনেরো মিনিটের মধ্যে যদি আপনি এটাতে অ্যাটেন্ড না করেন তাহলে আপনার স্লটটা কিন্তু অন্য কাউকে দিয়ে দেওয়া হবে তো এইখান থেকে আপনি যখন আপনার আইডি টাইপটা সিলেক্ট করলেন দেন নেক্সটে যখন ক্লিক করবেন এখানে একইভাবে নিচের দিকে আপনি নেক্সট বাটনটা পাবেন এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাকে নতুন আরেকটা ইন্টারফেসে নিয়ে যাওয়া হবে সেটা হচ্ছে এই ইন্টারফেসটা এখানে ডাটা কালেকশনের জন্য তারা কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়েছে এই কন্ডিশনগুলো আপনি অবশ্যই ডিক্লেন করবেন না এখান থেকে আপনি নিচের দিকে আই অ্যাগ্রি দিয়ে দিবেন এটা হচ্ছে আই অ্যাগ্রি বাটন এখানে আই অ্যাগ্রি বাটন এটা এটা ঠিকঠাক মতো দেখা যাচ্ছে না যদিও এটাতে আপনারা দিয়ে দিবেন না এখানে দেখা যাচ্ছে আই অ্যাগ্রি বাটনটা যেটা দেখছেন এটাতে ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করার পরে নেক্সট পেজে আপনাকে নিয়ে যাবে এখানে হচ্ছে আইডি বা ফটো এখানে লিখেছে take a photo of your ID passport অর্থাৎ এরপরে কয়েকটা স্টেপে আপনাকে দেখাবে যে আপনার পরবর্তীতে কি কি কাজগুলো করতে হবে এবং এগুলোর জন্য আপনি প্রস্তুত আছেন কিনা take a photo of your ID passport হতে পারে ড্রাইভিং লাইসেন্স হতে পারে আইডি কার্ড হতে পারে উইথ ওর ইনফরমেশন ভিজেবল মানে আপনার তথ্যগুলো যে পরিষ্কার দেখা যাচ্ছে এই রকম আইডিটা আপনি আইডি আইডির ফটো আপনাকে নিতে হবে দেন আপনি কি করবেন নেক্সট বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাকে নিয়ে যাবে ঠিক এইরকম একটা ইন্টারফেসে এখানে লিখেছে টাইপ ইউর ইনফরমেশন এরপরে আপনাকে আপনার তথ্যগুলো দিতে হবে fill out a form with details that match information on your ID আপনার আইডি কার্ডে যে তথ্যগুলো আছে ঠিক সেই তথ্যগুলো আপনাকে দিতে হবে এবং খেয়াল রাখতে হবে আপনার আইডি কার্ডে যে ল্যাঙ্গুয়েজে আপনার তথ্যগুলো লেখা আছে ঠিক সেই ল্যাঙ্গুয়েজে কিন্তু আপনার তথ্যগুলো দিতে হবে যখন আপনার আপনার কাছে তথ্য ফর্মটা যাবে দেন এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে আপনাকে এইরকম একটা ইন্টারফেস দেখাবে এখানে আছে identity confirmation follow the steps on the screen to confirm your identity অর্থাৎ আপনি যখন তথ্যগুলো দিবেন দিয়ে সাবমিট করবেন তারপরে আপনাকে ওই তথ্যগুলো একসাথে দেখাবে এটা একটু পরে আমরা দেখতে পাবো সেখানে আপনাকে কনফার্ম করতে হবে যে না এগুলো ঠিক আছে আপনি চাইলে সেখান থেকে এডিট করতে পারেন এখান থেকে আপনি যখন নেক্সটে ক্লিক করবেন আপনাকে দেখাবে এটা একটু ইম্পর্টেন্ট খেয়াল করুন এখানে দেখাবে পাই পেমেন্ট এটা নিয়ে চিন্তার কিছু নেই বলেছে payment of one Pi is required to apply for K Y C you will be charged once your Pi is transfer to the mainnet আপনার পাই যখন আপনার কেওয়াইসি কমপ্লিট হয়ে যাবে তখন আপনার পাই আপনার ওয়ালেটে চলে যাবে যে ওয়ালেটটা আমরা ইতিমধ্যে পাই অ্যাপসে অ্যাড করেছি সেই ওয়ালেটে যাওয়ার সময় আপনার একটা পাই এখান থেকে চার্জ কাটা হবে এটা আমাদের চিন্তার কিছু নেই আমাদের যে টোটাল ব্যালেন্সটা উইথড্র হবে যেটা মেইন নেটে যাবে সেখান থেকে পাই অটোমেটিক্যালি পাই টিম একটা পাই কিন্তু কেটে রাখবে এখান থেকে নেক্সটে ক্লিক করার পরে আপনি চলে যাবেন এই পেজটাতে এই পেজটা ইম্পর্টেন্ট এটা এখান থেকে ভিডিওটা একটু ভালোভাবে খেয়াল করুন এখানে বলেছে এটা হচ্ছে আপনার কিন্তু আইডি কার্ড যে সাবমিট করতে হয় সেই অপশনটা আমি এইটা একটু ভালোভাবে খেয়াল করার জন্য রিকোয়েস্ট করছি এখানে বলেছে take a picture of your ID in landscape mode অর্থাৎ আপনার মোবাইলটাকে কিন্তু আপনি ল্যান্ডস্কেপে ধরে আইডির ছবি নেবেন making sure to fill all available camera space আপনার ক্যামেরার যে স্পেসটুকু আছে আপনার মোবাইলের মধ্যে যেটুকু দেখা যায় সবটুকু জুড়ে কিন্তু আইডি কার্ডটার ছবি তুলতে হবে photograph the back of your ID if it contains relevant data আপনার আইডি কার্ডের পেছনে আমাদের দেশের বাংলাদেশের আইডি কার্ডের পেছনে তথ্য থাকে কিউআর কোড থাকে যে আইডি কার্ডের পেছনে কিউআর কোড বা এই ধরনের কোনো তথ্য থাকবে সেটার ব্যাক সাইডও কিন্তু দিতে হবে কি কি হলে আপনার আইডি কার্ড ঠিকঠাক আছে বোঝা যাবে সেটার জন্য তারা এখানে লিখেছে গুড যেটা যেটা যেটা হলে গুড হবে যেটা যেটা হলে ব্যাড হবে গুড হবে হচ্ছে ল্যান্ডস্কেপ মোডে যদি থাকে তাহলে গুড তারপরে বলেছে গুড লাইটিং অ্যান্ড কন্ট্রাস্ট যদি আলো ভালো থাকে তাহলে গুড ডাটা ক্লিয়ারলি ভিজেবল সব তথ্য সুন্দর করে দেখা গেলে good photo fills all of camera আপনার পুরো ক্যামেরা জুড়ে ছবিটা ফিল আপ হয়েছে এটা হলে গুড আর বলেছে ব্যাড হবে কি কি হলে প্যাট্রিয়ট মুড অর্থাৎ সোজা করে যদি মোবাইল ধরে আপনি ছবি তোলেন সেটা bad too low exposure and contrast contrast বলেছে যদি আপনার আলো সেখানে কম হয় সেটা bad data not clearly visible যদি তথ্য পরিষ্কারভাবে দেখা না যায় সেটা ব্যাড এবং নেক্সট হচ্ছে লটস অফ ব্যাকগ্রাউন্ড স্পেস এবং পেছনে যদি অনেক জায়গা থেকে যায় অর্থাৎ আপনি যেখানে রেখে ছবি তুলছেন সেখানে অনেক জায়গা যদি আশেপাশে দেখা যায় সেটা হচ্ছে ব্যাড এখান থেকে আপনি নিচে নেক্সট বাটন পাবেন নেক্সট বাটনে ক্লিক করার পরে আপনাকে আইডি সাবমিট করতে হবে নেক্সট যে পেজটা আসবে এখানে এখানে আপনি দেখতে পাবেন এখানে বেশ কয়েকটা তথ্য আছে এটা একটু পড়ে নেবেন আমি বলে দিচ্ছি এখানে লিখেছে make sure ID is horizontal position অর্থাৎ আপনার যে আইডি কার্ডটা আছে এটা সমতলে আছে দেখবেন যেন ক্যামেরা বাঁকা করে ধরা না হয় আইডি কার্ডটা যেন বাঁকা না হয়ে যায় সমতলে অর্থাৎ একেবারে ঠিক যেখানে আপনি আইডি কার্ডটা রেখে রেখেছেন তার উপরে মোবাইলটা ধরে তারপরে ছবি তুলবেন সমান্তরালে উপরে ধরে ছবি তুলবেন if not adjust it with rotate mode অর্থাৎ এই রোটমুডটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তবে তার আগে এখানে দেখাই এখানে আপনি ক্লিক করবেন এই অ্যাড ফ্রন্ট ফটো এই এই জায়গাটাতে ফ্রন্ট ফটোতে ক্লিক করার পরে আপনাকে ক্যামেরা এবং আপনার যে ফাইল আছে ফটো ফাইল এই দুইটা অপশন দেখাবে আপনি যদি ফটো ফাইলে সুন্দর আইডি কার্ডের ছবি তোলা থাকে পুরো ক্যামেরার জোড়া তাহলে আপনি ফটো ফাইলে ক্লিক করে সেখান থেকে আপলোড করে দিতে পারেন না থাকলে ইনস্ট্যান্ট ক্যামেরাতে ক্লিক করেও আপনার আইডি কার্ডের ছবি এখানে তুলতে পারেন এটাতে ক্লিক করার পরে আপনি নিচে নেক্সট বাটন পাবেন নেক্সট বাটনে ক্লিক করে দিবেন দেন আপনাকে পরের পেজে নিয়ে যাবে পরের পেজে বলতে এখানে আসবে আপনার আইডি কার্ডের অপর পিঠের ছবি ব্যাক সাইড ফটো সেখানে আপনি ক্লিক করে সেমভাবে ফটো তুলবেন ফটো তোলার পরে আপনি প্রত্যেকটা আইডিকে ঠিক এইভাবে সোজা করে নেবেন যখন আপনি ল্যান্ডস্কেপে ছবি তুলে সাবমিট করবেন তখন আপনার আইডিটা এই রকম দেখাবে এটা ল্যান্ডস্কেপে আছে এবং আপনি তখন করবেন কি এই যে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল যে একটা বাটন এখানে দেওয়া হয়েছে প্রত্যেকটা ছবিতে উপরেও আপনি এখানেও পেয়ে যাবেন এই বাটনটাতে ক্লিক করলে আপনার ছবিটা ঠিক উপরের আমার এই ছবির মতো হয়ে যাবে এটা অবশ্যই অবশ্যই করবেন এইভাবে ছবি সাবমিট করবেন না এখানে যেটা আছে এইভাবে থাকতে সাবমিট করবেন না এইভাবে যখন আসবে তখন আপনি এই বাটনটাতে যখন ক্লিক করবেন তখন ছবি এই রকম হয়ে যাবে এইটাতে দুইটা ছবি এরকম করে তারপরে সাবমিট করবেন আমি এখানে এটা স্ক্রিনশট নিয়েছি যখন আমার দুইটা ছবি দুই রকম ছিল কারণ তাহলে আপনাদের বোঝাতে সুবিধা হবে এইভাবে কিন্তু যখন থাকবে আপনি তখন সাবমিট করবেন না দেন আপনি নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে আপনার আইডি কার্ডগুলো এইরকম দেখাবে এরকম যখন দেখাচ্ছে তখন ঠিক আছে এখানে নিচে আসবে আসবে নেক্সট স্টেপ আপনি নেক্সট স্টেপে ক্লিক করে নেবেন দেখতে পাচ্ছেন নিচে নেক্সট স্টেপ বাটনটা আছে নেক্সট স্টেপ বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরে এবার আসবেন আপনি তথ্য দেওয়ার পেজে এখানে আপনি প্রথমে ঠিক আপনার আইডি কার্ডের মতো অর্থাৎ আইডি কার্ডে যেভাবে লেখা আছে যে ল্যাঙ্গুয়েজে লেখা আছে সেই ল্যাঙ্গুয়েজের মতো করে আপনি এখানে আপনার নাম পদবি প্রথমে নাম দিবেন যদি আপনার কোনো মিডিল নেম থাকে মিডিল নেম দিবেন না হলে দরকার নেই এটা অপশনাল দেন আপনি দিবেন আপনার পদবি যেটা আছে এরপরে দিবেন মেল জেন্ডার দিবেন আপনার মেল বা ফিমেল যা হোক এখানে আপনার ডেট অফ বার্থ দিবেন এটা খেয়াল করবেন এটা অবশ্যই আইডি কার্ডের সাথে মিল থাকতে হবে আইডি কার্ডের সাথে মিল রেখে রেখে এখানে ডেট অফ বার্থ দিবেন তারপরে হচ্ছে আপনার অ্যাড্রেস লাইন অর্থাৎ এখানে আপনাকে অ্যাড্রেস দিতে হবে অ্যাড্রেস লাইনে আপনি আপনার আইডি কার্ডে ঠিক যেরকম অ্যাড্রেস আছে ঠিক হুবহু সেই অ্যাড্রেসটা এখানে লিখে দিবেন এখানে লিখে দেওয়ার পরে এখানে অ্যাড্রেস লাইন টু যদি আপনার এটা দরকার হয় এটা অপশনাল না দরকার হলে দেওয়ার দরকার নেই এখানে আপনার সিটিটা লিখবেন সিটিটা লেখার পরে এখানে আপনার বিভাগ লিখবেন স্টেট লিখবেন দেন আপনি এখানে নিচেরটায় দিবেন আপনার যে জিপ কোড অর্থাৎ আপনার ডাকে ডাক অফিসের পোস্ট অফিসের যে কোডটা রয়েছে পোস্টাল কোড যেটাকে বলে সেই কোডটা এখানে দিবেন এরপর আপনার কান্ট্রি এখানে আবার সিলেক্ট করতে হবে এটা বাংলাদেশ সিলেক্ট করবেন এবার হচ্ছে আপনার আইডি নাম্বার যেটা আছে আপনার যে আইডি কার্ড যেটা আপনি সাবমিট করছেন এখানে সেই কার্ডের যে নাম্বার সেখানে যে আইডি নাম্বার সেই নাম্বারটা এখানে দিবেন দেওয়ার পরে এখানে নিচে আপনি নেক্সট স্টেপ বাটন পেয়ে যাবেন নেক্সট স্টেপে ক্লিক করলে আপনাকে ঠিক এরকম একটা পেজে নিয়ে যাবে এটা হচ্ছে এইখান থেকে আপনাকে আপনার ছবিটা দিতে হবে এই জায়গাটাও মোস্ট ইম্পর্টেন্ট খুব খেয়াল করুন এখানে লেখা আছে perform a liveness check to confirm that you are a real person এখানে আপনাকে ছবিটা কিন্তু স্ট্যান্ড তুলতে হবে এবং একটা ভালো জায়গায় যেখানে স্বচ্ছ আপনাকে দেখা যায় ভালোভাবে দেখা যায় সেই জায়গাটাতে দাঁড়াবেন no a video will be recorded বলেছে আপনি কিছু যদি এখানে ব্লার করেন বা কোনো এক কোনো কিছু অ্যাভয়েড করার চেষ্টা করেন সেটা কিন্তু এখানে গ্রহণযোগ্য হবে না please follow follow the steps displayed on the screen যখন আপনি ছবি তুলতে যাবেন তখন আপনাকে ডিসপ্লেতে ইনস্ট্রাকশান দেওয়া হবে যে এখন এটা করুন এখন হাসুন এখন ক্যামেরার দিকে তাকান সেগুলো আপনাকে খেয়াল করতে হবে এখানে আপনাকে ইংলিশটা পড়ে নিয়ে এবং লিখেছে and make sure your face is full visible যখন আপনাকে ছবি তুলতে দিবে সেখানে একটা গোল সার্কেল থাকবে সেখানে একটা সার্কেল মতো থাকবে আপনি করবেন কি আপনার যে মুখটা আছে পুরো মুখটা সার্কেলের মধ্যে রাখবেন এবং অবশ্যই যেন সেটা পুরোপুরি দেখা যায় যথেষ্ট আলো থাকে কি কি হলে আপনার ছবিটা গুড হবে সেটা হচ্ছে গুড লাইটিং মানে ভালো আলো হোল ফেস ভিজাবল মানে পুরো মুখ যেন দেখা যায় আর কি কি হলে সেটা হবে না অর্থাৎ ব্যাড হবে সেটা হচ্ছে ফেস কাভার্ড অর্থাৎ মুখ ঢাকা ডার্ক লাইটিং মানে আলো আধার আলো আধার এই টাইপের কিছু একটা যদি হয় তাহলে কিন্তু আপনার ছবিটা ঠিকঠাক মতো হবে না এখানে এই তথ্যগুলো পড়ে নেওয়ার পরে আপনি আই এম রেডি যে বাটনটা নিচে দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাকে এইরকম একটা পেজে নিয়ে আসবে এখানে আপনি আপনার যে তথ্যগুলো দিয়েছেন সেটি সেগুলো দেখতে পাবেন অর্থাৎ আপনার ছবি যখন আপনি এম রেডিতে ক্লিক করার পরে আপনাকে ছবির যে কাহিনীর কথা বললাম সেই পেজে নিয়ে যাবে সেখানে নিয়ে যাবে সেখান থেকে আপনি ছবিগুলো যখন তুলে কমপ্লিট করবেন অটোমেটিক্যালি রিডাইরেক্ট হয়ে আপনাকে এই পেজে নিয়ে আসবে সেখান থেকে আপনাকে কিছু ক্লিক করতে হবে না অটোমেটিক্যালি রিডাইরেক্ট হবে আপনাকে এই পেজে নিয়ে আসবে এখানে আপনি যে তথ্যগুলো দিয়েছেন এটা খুব ভালোভাবে খেয়াল করবেন এই তথ্যগুলো খেয়াল করে অনেকের শুনতে পাচ্ছি যে কেওয়াইসি সাবমিট করছে দেন রিজেক্ট হয়ে যাচ্ছে কেওয়াইসি ফুলফিল হচ্ছে না এটা একটু খেয়াল রাখবেন এখানে তথ্যগুলো ঠিকঠাক দিলে আমি যে কথাগুলো বললাম কয়েকটা বিষয় খেয়াল রাখলে আপনার আইডি কার্ডের সাথে যদি আপনার এখানের তথ্যগুলোর ভাষার মিল থাকে তারপরে কোনো ভুল যদি কোনো জায়গায় না হয় এবং আরও একটা জিনিস আপনার হয়তো আইডি কার্ডটা অনেক আগে করা অর্থাৎ আঠারো বছরে করা আমি আমার বাংলাদেশের প্রেক্ষিতে বলছি আপনার এখন বয়স যদি অনেক হয়ে যায় তাহলে হয়তো অনেক সময় আপনার আইডি কার্ডের সাথে আপনার যে ফেসটা সেটা না মিলতেও পারে সেই ক্ষেত্রে আপনাকে কয়েকবার চেষ্টা করতে হতে পারে বিশেষ করে আপনাকে যখন হাসতে বলবে ছবি তোলার সময় আপনাকে একবার হাসতে বলবে সেই হাসির সময় তারা আপনার ঠোঁটটাকে রিকগনাইজ করবে অর্থাৎ আপনার ঠোঁটের সাথে আপনার আইডি কার্ডের যে ছবি আছে সেটাকে মেলানোর চেষ্টা করবে এই জন্য খেয়াল করবেন ওখানে আপনি ঠিক যেরকমভাবে হেসেছিলেন অথবা ঠোঁটটাকে যেভাবে রেখেছিলেন যথাসম্ভব সেই রকম রাখার কারণ এই জায়গাটাতে বেশি প্রবলেম হয় যদি আপনি সেটা করতে পারেন তাহলে প্রথমবারেই পেরে যাবেন যদি না হয় কয়েকবার চেষ্টা করবেন কোনো সমস্যা নেই চেষ্টা করার পরে আপনার অ্যাপ্লিকেশন যখন হয়ে যাবে তখন আপনাকে এই পেজে নিয়ে আসবে এই পেজে নিয়ে আসার পরে আপনি চলে আসবেন যখন নিচের দিকে সমস্ত তথ্য ঠিকঠাক দেখতে পাবেন তখন ক্লিক করবেন এই নেক্সট বাটনে নেক্সট বাটনে ক্লিক করার পরে আপনাকে নিয়ে যাবে যদি ঠিক থাকে তাহলে তো ঠিক থাকলো যদি ঠিক না থাকে তাহলে এই যে একটা পেনের বাটন দেখতে পাচ্ছেন এই বাটনটাতে ক্লিক করে আপনি এখান থেকে তথ্য এডিট করতে পারবেন তো সব কিছু করার পরে নেক্সট বাটনে যখন আপনি ক্লিক করলেন ক্লিক করার পরে আপনার ডাটাটা এখানে প্রসেসিং হতে থাকবে এটা কতক্ষণ প্রসেসিং হবে অথবা কতক্ষণ পরে এটা সাবমিট নেবে সেটা এখনও আমি ক্লিয়ার বলতে পারছি না তবে ইন্টারন্যাশনাল কমিউনিটির তথ্য অনুযায়ী এটা সর্বোচ্চ একদিন অর্থাৎ টোয়েন্টি ফোর আওয়ার্স এটা সময় নেয় তারপরে হচ্ছে এটা সাবমিট হয় আমি একটু আগে ভিডিওর প্রথমে আপনাদেরকে দেখালাম যে অলরেডি কিন্তু আমার এটা এখনও চলছে আমি বিকেলের দিকে অলরেডি চার পাঁচ ঘন্টা হয়ে গেছে আমি যখন তথ্যগুলো সাবমিট করেছি তারপর থেকে এখনও চলছে আমি এটা যখন ফাইনালি আমার সাবমিট হয়ে যাবে আপনি আমি আপনাদেরকে আমার টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো আপনারা এই পর্যন্ত করে অপেক্ষা করুন এখান থেকে আপনাদের আমাদের এখানে ঝামেলা পোহানোর কিছু নেই ঝামেলা বোধ করার কিছু নেই এটা অটোমেটিক্যালি সাবমিট হয়ে যাবে তবে মাঝে মাঝে আপনার পাই ব্রাউজারের মধ্যে ওয়াইসি অপশানে ঢুকে এটা সিলেক্ট করবেন যে চেক করবেন যে আসলে কি ঘটলো ব্যাপারটা তো এইটা যখন আপনার সাবমিট হয়ে যাবে তারপরে আপনাকে অপেক্ষা করতে হবে আপনার ওয়াইসি যখন অ্যাপ্রুভ হবে দেন আপনার যে অ্যাসেটটা আছে সেটা আপনার ওয়ালেটে চলে যাবে কেমন লাগলো পাই সংক্রান্ত এই আপডেট অবশ্যই কমেন্ট করে জানাতে ভুল করবেন না আর পায়ের যেহেতু কেওয়াইসি আমরা পেয়েই গেছি আমি আপনাদের সাথে আরও একটা ইন্টারেস্টিং মাইনিং অ্যাপস আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি যেটা আমি এর আগে অনেক ভিডিওতে শেয়ার করেছি আমি বলেছিলাম ভিডিওর প্রথমে যে একটা টুইস্ট আছে এটা হচ্ছে সেই টুইস্ট যেটা আমাদের সম সমপরিমাণ অথবা ধারণা করা হচ্ছে বলা হচ্ছে যে পায়ের সমপরিমাণ অথবা পাই থেকে বেশ কিছু বেশি প্রফিটও আমাদেরকে দিতে পারে সেরকম একটা মাইনিং অ্যাপস মার্কেটে এসেছে যেটা হচ্ছে বিটকয়েন যখন দু সালে লঞ্চ হয়েছিল বিটকয়েন যে প্রসিডিউর মেনটেন করে এই পর্যন্ত এসে এসেছে তারাও সেই প্রসিডিউর মেনটেন করছে সেই পথেই চলার চেষ্টা করছে সেই অ্যাপসাতে আপনারা চাইলে যুক্ত হতে পারেন সেখানে ইচ্ছা করলে আপনারা মাইনিং করতে পারেন এটা হচ্ছে সাতশি বিটকয়েন অর্থাৎ এসবিটিসি এই অ্যাপসার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা নিয়ে নেবেন ক্লিক করে আপনারা মাইনিং শুরু করতে পারবেন যখন আপনারা অ্যাপসটা ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে অ্যাপসটা যখন ওপেন করবেন আপনাদের কাছে ঠিক এইরকম একটা অ্যাপস ওপেন হবে যেটা এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে আপনারা যেটা করবেন প্রথমে ঢোকার পরে একেবারে নিচের দিকে এখানে দেখবেন মাইনিং একটা বাটন আছে এই বাটনটাতে ক্লিক করবেন এই বাটনটাতে ক্লিক করার পরে আপনাদেরকে এখানে কেওয়াইসি ভেরিফাই করতে হবে কেওয়াইসি ভেরিফাই করার পরে আপনারা হচ্ছে এখান থেকে মাইনিংটা শুরু করতে পারবেন এই জায়গায় আপনারা যখন আপনি কেওয়াইসি ভেরিফাই করবেন তখন আপনার এই জায়গায় স্টার্ট বাটন দেখাবে স্টার্ট বাটনে ক্লিক করলে ঠিক আমার এখন যে যেরকম আপনারা দেখতে পাচ্ছেন মাইনিং চলছে এরকম মাইনিং দেখাবে এবং প্রতি চব্বিশ ঘন্টার মধ্যে যে কয়বার খুশি আপনি এখান থেকে ক্লেম করতে পারবেন আপনাকে নতুন করে মাইনিং এখানে অন করতে হবে না এটা একটা গ্রেট অপরচুনিটি অর্থাৎ এটা তারা তাদের হোয়াইট পেপারে বলে দিয়েছে আমি এগুলো নিয়ে বিস্তারিত আমার আরও একটা ভিডিওতে আলোচনা করেছি আমি চেষ্টা করব ভিডিওটার লিঙ্ক আমার আই বাটনে কোথাও দিয়ে দিতে আপনারা দেখে নেবেন তারা বলেছে যে ডিসেম্বরেই কিন্তু ডিসেম্বরের বারো তারিখে তাদের যে মাইনিং সিস্টেমটা এটা অফ হয়ে যাবে এবং দেন এটা মার্কেটে লঞ্চ হবে আমরা কিন্তু তখন এটা সেল করতে পারবে এবং ধারণা করা হচ্ছে এটার প্রাইস কিন্তু প্রায় ইথারিয়ামের সমান সমান হওয়ার একটা চান্সেস আছে কারণ এটার টোটাল সাপ্লাই খুব কম আমি এগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করেছি আপনারা সেই ভিডিওটা একটু দেখে নেবেন এবং দেরি না করে আপনারা মাইনিং আজকে এটার মাইনিং শুরু করুন এবং পায়ের যে কেওয়াইসি প্রসেস আছে সেটার জন্য অপেক্ষা করুন আর স্লট পেয়ে গেলে ভিডিওটা দেখে সঠিকভাবে সেটা কমপ্লিট করুন আজকের ভিডিও এই পর্যন্তই কথা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন